নেইমার আপনি কোন দল সাপোর্ট করেন আর্জেন্টিনা আর্জেন্টিনা সাপোর্ট করেন মানে হ্যাঁ আর্জেন্টিনাই সাপোর্ট করি তা অবাক হচ্ছেন কৃষক আর্জেন্টিনা সাপোর্ট করা যাবার লয় হ্যাঁ অবশ্যই আর্জেন্টিনা সাপোর্ট করা যাবে কিন্তু আপনি তো ব্রাজিলের প্লেয়ার কয় কি ব্রাজিলের প্লেয়ার দেখে কি আমি আর্জেন্টিনা সাপোর্ট করবার পাবো না কুটি লাগা আছে কোনো নিয়ম আছে ইনকা যে ব্রাজিলের কোনো প্লেয়ার আর্জেন্টিনার সাপোর্ট করে পাবার লয় ইনকা নিয়ম তো মনে হয় নাই তাই লয় তা আপনি হয়তো খবা করছেন কৃষক আমি আর্জেন্টিনা সাপোর্ট করি তো কী আছে না মানে ব্যাপারটা ক্যাঙ্কা হলো না আপনি খেলবেন আর্জেন্টিনার বিপক্ষে আবার সাপোর্ট করবেন আর্জেন্টিনা এটা ক্যাঙ্কা হয় না হয় না হসে আমি সাপোর্ট করি তা আপনার সমস্যা কি না আমার সমস্যা লয় এটা তো কোনো যুক্তির কথা হলো না এটা তো মানায়